আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিয়ানমারের অভ্যন্তরে চলমান অভিযান এবং এর ফলে বাংলাদেশের ভেতরে ওই দেশ থেকে গোলা এসে পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বর্ডার গার্ড বাংলাদেশ সহ বাংলাদেশের সকল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে একটি কূটনৈতিক আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়েছে গত পনেরো দিনের মধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তিন দফা গমন করতে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেই বিষয়গুলো নিয়ে প্রায় এক ঘন্টা ধরে মিয়ানমারের রাষ্ট্রদূতের সাথে আলোচনা করা হয়েছে এদিকে ডিফেন্স পাড়ায় সেই ঘটনাগুলি নিয়ে ঝড় উঠেছে মিয়ানমারের হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান টানা দুই দিন বাংলাদেশের এয়ার স্পেস ব্যবহার করে গুলি ছুঁড়েছে সকলেই বলছে বাংলাদেশের উচিত ছিল ম্যানপ্যাড দিয়ে তাদের চপারগুলো শ্যুট করা তার সাথে সাথে মিয়ানমার বাংলাদেশের অভ্যন্তরে বারবার মোটর সেল নিক্ষেপ করেছে কিন্তু বারবার আমরা চুপ থাকছি এই সব ঘটনাগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ফেসবুক থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সকলের মুখে একটি প্রশ্ন মিয়ানমার কি বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিচ্ছে জনসাধারণের মনে এমন প্রশ্নের হ্যাঁসূচক উত্তর আসলেও নিরাপত্তা বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গবেষণা মনে করছেন যুদ্ধ নয় বরং বাংলাদেশকে উস্কানি দিয়ে সীমান্তে ঝামেলা সৃষ্টি করে রোহিঙ্গা ইস্যুকে বিশ্ব নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের আড়াল করতে চায় মিয়ানমার বাংলাদেশের বিরাট অর্থনীতি রয়েছে রিজার্ভও রয়েছে পর্যাপ্ত সেগুলো যদি সময় মতো কাজে লাগাতে না পারি হয়তো কাজে লাগানোর সময় পরবর্তীতে নাও পেতে পারি বাংলাদেশের সক্ষমতার ঢোল না পিটিয়ে কাজ করে দেখানো জরুরি বাংলাদেশের অবস্থা এখন কিছুটা এমন মিয়ানমারের আচরণ না সহ্য করতে পারছে না কিছু বলতে পারছে বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকা যেন সেন্ট মার্টিন দ্বীপের জন্য কাল হয়ে না দাঁড়ায় মিয়ানমার থেকে গুলি চালানোর পর সীমান্তে নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক রয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলি নাইখানছড়ি পয়েন্টে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করেছে বান্দরবনের পুলিশ সুপার মোহাম্মদ তৈকুল ইসলাম এই তথ্য জানিয়েছে তিনি আরও বলেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তে উত্তেজনা বাড়ছে যা নাইখানছড়ি এবং ঘুমধুম সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে রাখাইন রাজ্যের পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এখন মিয়ানমার থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ ভালোভাবে প্রস্তুত রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরি আলম বলেছেন আমরা মিয়ানমারের উস্কানি বা ফাঁদে পা দিতে চাই না কিন্তু জনসাধারণের মনে প্রশ্ন বারবার এভাবে উস্কানি দিলে বাংলাদেশ কি চুপ করে বসে থাকবে সো ভিউয়ার্স এই ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ